বিউটিফুল সনাতন একটি নান্দনিক পৃথিবীর জন্য নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি রনি সাহা আর আপনারা দেখছেন YouTube channel beautiful Sanatan beautiful Sanatan YouTube চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন সবাই আশা করি পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় কুশলেই আছেন এলাম একটি মজার ভিডিও নিয়ে আর তা হলো সনাতনী ধর্মীয় ভাবনা শুরু হোক ছোটকাল থেকেই এই বিষয়ে আজ আপনাদের সামনে এমন কয়েকজন সনাতনী শিশুকে তুলে ধরব যাদের কাণ্ড দেখলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাওয়ার উপক্রম হবে তাহলে চলুন শুরু করা যাক প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন যে সনাতন ধর্মাবলম্বীরা তাদের পরিবারে বাচ্চাদেরকে সনাতনী ভাবনায় বড় করে তোলেন না তাই তারা যখন বড় হয় তখন স্বভাবতই অন্য ধর্মমতের যুক্তি ও বক্তব্য শুনে তারা নিজ ধর্মকে হেয় করে অথবা নিজ ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকার ফলে ধর্মান্তরিত হয়ে যায় তাই আমাদের উচিত ছোট থেকেই বাচ্চাদের বেদ গীতা সহ বিভিন্ন মৌলিক গ্রন্থ পড়ানো এবং বিভিন্ন সনাতনী আচার অনুষ্ঠানের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব নিজে জানা ও সেই সাথে ছেলে মেয়ে ভাই বোনদের জানিয়ে দেওয়া তবে হয়তো এই সমস্যার অনেকখানি সমাধান করা সম্ভব হতে পারে আর আমাদের এই সনাতনী শিশুরা যদি ছোট বয়সেই বেদ গীতা প্রভৃতির চর্চা করে তবে তা হবে যেন এক স্বর্গীয় আনন্দানুভূতি আজ আপনাদেরকে দেখাতে চলেছি এমনই কয়েকজন সনাতনী শিশুকে যাদের এসব মহৎ কর্ম দেখে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন নাম্বার এক এই শিশুটির মুখস্থ করা বেদ পাঠ শ্রবণ করলে যেন মুগ্ধ হয়ে যেতে হয় শিশুটি যখন আরেকটু বড় হয় তখন তার বেদ পাঠ যেন আরও অবাক করার মতো হয়ে যায় अन्धस्तान्धो वो भक्षि यमस्तमहो वो भक्षियोर्जस्थोर्जम्भो भक्षि यरायस्पोखस्तरायस्पो खम्भो भक्षीय নাম্বার দুই এই শিশুটির বয়স মাত্র পাঁচ এই পাঁচ বছরের ছোট্ট মেয়ে শিশুটির সুমধুর কণ্ঠে গীতা পাঠ শ্রবণ করলে আপনি হয়ে যাবেন মন্ত্রমুগ্ধ তাই শুনেই দেখুন ফলং নমস্তু ওং আখণ্ড মণ্ডলাকারণ ব্যাপ্তম যেন চরাচরম তৎপাদং ধর্ষিতাং যেন তস্মাই শ্রী গুরবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ রাধা রাধাকান্ত নমস্তুতে শ্রীমদ ভগবদ গীতা অথ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানীয় শ্রী ভগবান বাচ ব্রহ্ম আর্পণ ব্রহ্ম হবি ব্রহ্মা অগ্নিয় ব্রহ্মা সমাধিনা শ্রী ভগবান বললেন যোগ্য পাঠ ভৃত অগ্নি হোম সবই ব্রহ্ম ভাবে কর্মকে যিনি ব্রহ্ম বলিয়া জ্ঞান করেন তিনি ব্রহ্মকে পান ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পৃথিবীগতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা তিরি সন্ধ্যা ऋतिकेहिनि अड्डो माता चितानन्द भवग्नि भ्रान्तिनाशिनि विरटयि परानन्द तथश्च ज्ञानमुञ्जुरि सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति সকল প্রাণী শান্তি লাভ করুক নম্বর তিন আর এই ছোট্ট দুগ্ধপোষ্য শিশুটির ভজন শুনলে আপনি ওর পুরো ফ্যান হয়ে যেতে বাধ্য হবেন তো দেখেই নিন একবার নাম্বার চার এই দুগ্ধবশ্য ছোট্ট শিশুটি যে কিনা এখনও ঠিকমতো কথাও শেখেনি তাহার কণ্ঠে নৃসিংহ আরতি ভাবছেন অসম্ভব ব্যাপার শুনেই দেখুন ওর মুখে কীর্তন শুনলে আপনি শুধু শুনতেই থাকবেন দেখুন পুরোটাই take a look. প্রিয় দর্শকবৃন্দ এদের মধ্যে কোন শিশুটিকে আপনাদের বেশি ভালো লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন আর আপনি যদি চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই নতুন নতুন মজাদার ও তথ্যমূলক সব টাটকা ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমার সাথে যুক্ত থাকুন আজ এ পর্যন্তই আমি রনি সাহা বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে পরের ভিডিওতে কুশলে থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার ওম শান্তি ॐ शान्तिः ॐ शान्तिः